এটা অনেক ক্লায়েন্ট আসে যারা এই ধরনের কাজগুলো ফাইবার মার্কেট প্লেসে করে থাকে এগুলো মূলত যাদের ব্লগ সাইট অথবা বিভিন্ন ধরনের অ্যাফিলিয়েট সাইট হতে পারে অথবা সিপিএস সাইটগুলো হয়ে থাকে তারা এগুলো করে থাকে এখানে যারা সিপিএ নেটওয়ার্কে কাজ করে বা অ্যাফিলিয়েট নেটওয়ার্কে কাজ করে তারা মূলত এই ট্রাফিক অ্যাড ক্যাম্পেনগুলো রান করে কারণ হচ্ছে তাদের মূল উদ্দেশ্য থাকে বিভিন্ন ওয়েবসাইটে হতে পারে বিভিন্ন ওয়েবসাইট অথবা বিভিন্ন ধরেন ল্যান্ডিং পিসটাতে ভিজিটর নেওয়া এখানে ভিজিটর নিলে যেটার মাধ্যমে যারা আগ্রহী ভিজিটর আছে যারা এই প্রোডাক্টগুলো কেনার জন্য আগ্রহী হতে পারে যে কোনো ধরনের সার্ভিস যারা কিনতে চায় তারা যদি ল্যান্ডিং পিসটায় ভিউ করে সেই ক্ষেত্রে বা ওই ল্যান্ডিং পিসটা থেকে যদি কোনো প্রকার প্রোডাক্ট কিনে তাহলে কিন্তু তিনি একটা কমিশন পাবে দেন আর যদি আপনাদের নিজস্ব কোনো ওয়েবসাইট থাকে সেটাতে যদি মানুষের সামনে প্রচার করতে চান তাহলে আপনি চান যে আপনার একটা ওয়েবসাইটে আমি অ্যাডভার্টাইজিং নিয়ে কাজ করব বা অ্যাড ক্যাম্পেইন নিয়ে কাজ করব মানে মনিটার অ্যাডসেন নিয়ে গুগল অ্যাডসেন নিয়ে কাজ করব তাহলে আপনার ট্রাফিক দরকার তাহলে এগুলো আপনি সোশ্যাল নেটওয়ার্ক থেকে ট্রাফিক নিতে পারেন সেক্ষেত্রে বলা যাবে না যে এই ট্রাফিকগুলো মনিটাইজেশনের জন্য বা গুগল অ্যাডসেনের জন্য অ্যাপ্রুভ হবে কিনা কারণ আমরা ইউটিউবে দেখি যে আমাদের আমরা যে অ্যাড ক্যাম্পেইনগুলো রান করে যে ভিউ পাই এবং অস টাইম পাই সেটা আসলে ইউটিউবে গ্রহণ করে না বলে যে এটা প্রিমিয়াম বা ইউটিউবে বুস্টিং সার্ভিস থেকে আসছে ওইটা আসলে মনিটাইজেশনের কাজে হেল্প করে না তো এখানে ওয়েবসাইটের ক্ষেত্রে হতে পারে আবার নাও হতে পারে কিন্তু এগুলো অনেক চাহিদাপূর্ণ একটা কাজ আর সবাই আসলে করতে আসে না এগুলো মোটামুটি এখানে কিছু সামথিং বায়ার আসে করতে এগুলো কাজ কিন্তু এগুলো আমাদের শেখা প্রয়োজন কারণ হচ্ছে আমরা যদি কোনো সময় এরকম প্রবলেমে পড়ে যায় যদি কোনো বায়ার বলে যে আমার নতুন একটা ওয়েবসাইট তো আমার ওয়েবসাইটে আমি চাচ্ছি যে আমাদের ট্রাফিক যেন আসে আমার ওয়েবসাইটে যেন ভিজিট করে দেখে আমাদের প্রোডাক্টগুলো কীরকম বা আমাদের সার্ভিসটা কী দিতেছে মানে টোটাল কথা হচ্ছে ব্যান্ড অ্যাওয়ারনেস সিস্টেম করে তো এখানে তাদের র্যাঙ্কিংয়ের ক্ষেত্রেও অনেক হেল্প করে ব্যান্ড এই ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন আরও অনেক ধরনের কাজে হেল্প করে থাকে তো যাই হোক আমরা সরাসরি আমাদের অ্যাড ম্যানেজারের অ্যাকাউন্টে চলে আসছি এখান থেকে দেখেন লেখা আছে ক্রিয়েট ক্রিয়েট আমরা এখানে ক্লিক করব তো এখান থেকে আমরা দেখেন এখানে অপশন আছে ট্রাফিক ওকে আমরা অ্যাওয়ারনেসের মধ্যে মোটামুটি ভিডিও ভিউ আর বাকিগুলো স্যাম ওকে ভিডিও ভিউ শিখছি এঙ্গেজমেন্টের ভিতরে মোটামুটি আমরা post engagement conversation page like ad campaign এগুলো শিখছি আজকে আমরা অ্যাড ক্যাম্পেইনের ভিতরে এই অপশনটা শিখি তো আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা নিচের দিকে কন্টিনিউতে ক্লিক করব তো এখানে আমরা একটা যে কোনো একটা নাম দিতে পারি ধরেন USA USA shopping TD company বা টিডি অ্যাডস একটা নাম দিয়ে দিলাম এমনিতেই ধরেন ট্রাফিক দিয়ে দিতে পারি ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন ধরেন আমি এখানে লিখি ইউএসএ শপিং ট্রাফ TD traffic ad campaign traffic okay traffic ads okay এটা আমরা একটা নাম দিয়ে দিলাম এবার আসি হচ্ছে সোশ্যাল অ্যাডস ক্যাটাগরি এখানে দেখেন আমরা এটা অনেক দিন আগে এই এটা আমরা মানে স্কিপ করে চলে গেছিলাম এখানে বিভিন্ন ধরনের বিষয় আছে যদি আপনার স্পেশাল ক্যাটাগরিতে যদি কোনো প্রকার অ্যাড হয়ে থাকে তাহলে আপনাকে এগুলো সিলেক্ট করে অ্যাড ক্যাম্পেইনগুলো রান করতে হবে স্পেশাল হতে পারে জব অফার তারপরে প্রফেশনাল মনে করেন প্রোগ্রামার বা বিভিন্ন ধরনের রাজনীতিক হতে পারে রাজনীতিক যেমন নিউজ হতে পারে রাজনীতিক হতে পারে বিভিন্ন বাড়ি তারপরে কর্পোরেট এগুলো বিভিন্ন ধরনের অ্যাড থাকে মানে টোটাল কথা হচ্ছে স্পেশাল ক্যাটাগরি যেটা মূলত ধরেন আমাদের ফেসবুকে সহজ কথা যদি আমি বলি ফেসবুকে রাজনীতিক রিলেটেড অ্যাড ক্যাম্পেইন রান করতে দিবে না হ্যাঁ দিবে না কিন্তু আপনি যদি স্পেশাল ক্যাটাগরি থেকে যদি আপনি অ্যাড ক্যাম্পেইনগুলো রান করেন যেমন এখানে লেখা আছে সোশ্যাল ইস্যু ইলেক মানে পলিটিক্স এগুলো দেওয়া আছে এখানে হ্যাঁ অ্যাডস অ্যাবাউট সোশ্যাল ইস্যু এরকম অনেক কিছু আছে যেমন রাজনৈতিক রিলেটেড যদি কোনো বিজ্ঞাপন হয়ে থাকে তাহলে আপনাকে এই ক্যাটাগরি বা স্পেশাল অ্যাড সিলেক্ট করে আপনাকে বিজ্ঞাপনগুলো রান করতে হবে এরকম অনেক ধরনের বিজ্ঞাপন হতে পারে যেমন ইললিগাল কোনো কিছু হতে পারে যেমন আমরা বিভিন্ন সময় দেখি না জুয়া সাইট যেমন আমরা ক্যাসিনো সাইটগুলোতে অ্যাডভার্টাইজিং দেখি তো ওইখানে ওই ধরনের কিছু বিজ্ঞাপন আছে যেমন স্পেশাল ক্যাটাগরির ভিতরে পড়ে ওইগুলো মূলত এখান থেকে করে আর কি তো এগুলো আমাদের খুব একটা লাগে না আমরা কেউই মোটামুটি আমি যতদিন ধরে অ্যাড ক্যাম্পেইন রান করি আমি আজ পর্যন্ত এটা ইউজ করি নেই কখনো তো এগুলোতে আমার খুব একটা এরকম ধরনের বিজ্ঞাপন আসে না যেমন কোনো বাজে সাইট যদি হয়ে থাকে সেই ধরনের বিজ্ঞাপন আসলে আমরা ওই ধরনের কাজই করি না সো আমাদের ওই স্পেশাল ক্যাটাগরিতে খুব একটা কাজ আসে না আর ফাইবার ফাইবার মার্কেট প্লেসে তো টোটাল কথা পলিটিক্স বা এই ধরনের মানে রাজনীতি অথবা মারামারি তারপর বিভিন্ন ধরনের নিউজ এই ধরনের বিজ্ঞাপনগুলোর কোনো কাজ আসে না খুব একটা আসে না বলতে নাই বললেই চলে আর বাইরের লোকেরা এগুলো নিয়ে বিজ্ঞাপন রান করে না ওদের স্পেশাল লোক থাকে তো যাই হোক আমরা এটা আপাতত স্কিপ করে যাই এটার খুব একটা কাজ নাই তো আমরা এটা স্কিপ করে যাওয়ার পর নিচের দিকে দেখেন ট্রাফিক এখানে আমরা ক্লিক করতে পারি যদি আপনার যদি এখানে মনে হয় যে আমি অ্যাড ক্যাম্পেইনটা চেঞ্জ করব তাহলে এখানে এসে আপনি চেঞ্জ করতে পারবেন তো এবিসিডি এবিসি মানে এভি টেস্টিং এটা আমরা নেক্সট ক্লাসে দেখব অডিয়েন্সের বিষয়টা এগুলো আমাদের সব কিছুই আছে আস্তে আস্তে সব চলে আসবে তো এবার আমরা এটা নেক্সট করে চলে যাব তো এখানে কিছু জিনিস আছে আমি একটা নাম দিই আপাতত ধরেন টিডি ট্রাফিক অ্যাডসেট ওকে টিডি ইউএসএ টিডি নাম দিয়ে দিলাম adset USA TD traffic adset okay তো এখানে কিছু জিনিস আছে কনভারসেশন লোকেশন ওকে এটা যদি শুধু আপনার উদ্দেশ্য থাকে যে আপনার ওয়েবসাইটের ভিতরে ট্রাফিক নেওয়ার প্রয়োজন তাহলে আপনাকে এখানে ওয়েবসাইটটা সিলেক্ট করতে হবে যদি মনে হয় যে আপনার একটা অ্যাপ আছে অ্যাপের ভিতরে মানুষকে মানুষজন নিতে চান অ্যাপের মানে অ্যাপের ভিতরে তাহলে আপনাকে অ্যাপ এটা সিলেক্ট করতে হবে যদি আপনার মনে হয় মেসেঞ্জার মেসেঞ্জারে আপনাকে সরাসরি মেসেজ করবে এরকম ট্রাফিক দরকার তাহলে আপনাকে এই এই বিজ্ঞাপনটা রান করতে হবে মেসেঞ্জার যদি আপনি হোয়াটসঅ্যাপে মেসেজের মানে হোয়াটসঅ্যাপে মেসেজ করার জন্য কাউকে চান বা মেসেজ করবে এরকম লোকজন চান এরকম ট্রাফিক ট্রাফিকটা যেন যে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করে তাহলে আপনাকে এটা সিলেক্ট করতে হবে যদি আপনাকে সরাসরি কল করতে বলে যদি আপনার এইগুলোর মধ্যে যেমন ওয়েবসাইট না থাকে তাহলে আপনাকে সরাসরি কল করতে চাইলে আপনি এটা সিলেক্ট করতে হবে যারা আপনাকে সরাসরি কল করবে তো যদিও যেহেতু আমরা এটা মূলত website traffic ad campaign run করব মূলত বিভিন্ন ল্যান্ডিং পেজটা হতে পারে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যম হতে পারে বিভিন্ন প্রোডাক্ট হতে পারে এই ধরনের বিজ্ঞাপনগুলো সব থেকে বেশি করতে হয় তো আমাদের এগুলো খুব একটা দরকার পড়ে না নাই বললে চলে আপাতত জেনে রাখেন যদি আপনার প্রয়োজন হয় যে অ্যাপের ভিতরে ট্রাফিক ঢুকানো তাহলে আপনি এটা ইউজ করতে পারেন যদি মেসেঞ্জারের ভিতরে ট্রাফিকের প্রয়োজন হয় তাহলে এটা ইউজ করতে পারেন এগুলো খুব একটা ব্যবহার হয় না তো আমরা যেহেতু আমাদের যেহেতু ধরেন একটা ওয়েবসাইট আছে তো আমরা ক্লায়েন্টের ওয়েবসাইটে আমি চাচ্ছি যে ট্রাফিকগুলো কনভার্ট করে দিয়ে দিব মানে ট্রাফিক দিব তাদের ওয়েবসাইটগুলোতে তো আমাকে এটা সিলেক্ট করতে হবে তো এবার আসি এখানে আমরা এর আগে দেখা গেছে যে আমরা অ্যাড ক্যাম্পেইন রান করছি ডেলি বাজেট আজকে করব হচ্ছে lifetime budget okay lifetime budget ধরেন এখানে সাতাশ হাজার পড়ে গেছে ওকে এত লাগবে না আমি ধরেন লাইফ টাইম বাজেট দিব হচ্ছে পাঁচ হাজার টাকা বাংলা টাকায় সরি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার সরাসরি দিয়ে দিই ওকে ধরেন এটা হচ্ছে পাঁচ হাজার টাকা দিয়ে দিলাম স্টার্ট হবে কয় তারিখে ধরেন আজকে ষোলো তারিখ আমি ষোলো তারিখ থেকে স্টার্ট করব এবং শেষ হবে ধরেন ষোলো তারিখ ধরেন বিশ তারিখে বিজ্ঞাপনটা শেষ হয়ে যাবে ওকে তো এটা আমি করে দিলাম তার মানে কি আমাকে আর এসে বিজ্ঞাপনটা স্টপ করার দরকার পড়বে না তো এটা করে ফেললাম লুক লাইক লুক লাইক অডিয়েন্সের এটা আমরা দেখব না এখন এটা আমরা দেখব হচ্ছে ক্যাটালগ বিজ্ঞাপন যখন রান করব কনভারসেশন ক্যাটালগ বিজ্ঞাপন তখন আমরা এটা দেখব লুক লাইক মানে ইয়া অডিয়েন্স তো আমরা এখান থেকে এসে লোকেশনটা অ্যাড করব যদি আপনার লোকেশনটা শুধু বাংলাদেশে হয় তাহলে বাংলাদেশের জন্য দিবেন আর যদি মনে হয় যে না আমার বায়ার যেহেতু ইউএসএর তো আমি চাচ্ছি যে এটা ইউএসএ দিব ওকে আমি এখানে ইউএসএটা মানে কনভার্ট করে দিলাম আমাকে বলছে সমস্ত ইউনাইটেড স্টেটসে অ্যাডটা রান করতে হবে যদিও এটা বাজেটটা অনেক হাই হবে এটা আমার বাংলা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা আসলে বাংলায় দেশি তো বাংলায় করা হয়েছে সেজন্য আমাকে এখানে বাংলা দেখাচ্ছে আমি বাংলা টাকায় কনভার্ট করছি তাহলে আমাকে পঞ্চাশ ডলার দিলে হচ্ছে লাইফ টাইম বাজেট আমি এখানে একশো ডলার দিতে পারি মানে দশ হাজার টাকা ওকে তাহলে আমার ভালো একটা ফলাফল পাবো ওকে টোটাল এখানে আমাদের এটা দিয়ে দিলাম ইউএসের যেহেতু অনেক মানে স্পেন হয় আর কি তো আপনি যদি ডেলি বাজেট সিলেক্ট করেন সেক্ষেত্রে ভালো হয় কিন্তু ডেলি বাজেটের থেকে লাইফ টাইম বাজেট সমস্যা নেই আপনার যেটা খুশি সেটা করতে পারবেন ওকে আর সমস্ত ইউনাইটেড স্টেটস থাকবে এবার আসি নিচের দিকে আসি এগো মানে বয়সটা কত থেকে কত তারিখ পর্যন্ত হবে তো আমি আমি বিভিন্ন জায়গায় দেখছি সব থেকে বেশি ট্রাফিক আসে হচ্ছে ধরেন আঠারো থেকে পাঁচচল্লিশ বছর পর্যন্ত তো আমরা এখানে আঠারো থেকে পাঁচচল্লিশ বছরটাই বেস্ট অপশন মনে করি তো এটা আমি সিলেক্ট করব এবার আসি এখানে জেন্ডার জেন্ডারটা বলতে আমরা বুঝি এটা ছেলে মানুষ বা মেয়ে মানুষ যদি আপনার মেয়ে রিলেটেড কোনো পণ্য হয় তাহলে ছেলেদেরকে টার্গেট করার কোনো প্রয়োজন নাই যদি আপনার শুধুমাত্র ছেলেদের প্রোডাক্ট হতে পারে তা মানে প্রোডাক্ট হয়ে থাকে বা বিভিন্ন আইটেম হতে পারে বা অ্যাক্সেসরিজ হতে পারে তাহলে কি হবে আপনাকে অবশ্যই ছেলেদের কে সিলেক্ট করতে হবে যদি আপনার মনে হয় না আমার সোর্স হচ্ছে আমি এটা ছেলে মেয়ে এবং উভয় পক্ষদের জন্য আমি এটা রাখছি ধরেন একটা প্রোডাক্ট হতে পারে গিফট রিলেটেড বিভিন্ন ধরনের গিফট এই গিফটটা কিন্তু ধরেন ছেলে মেয়ে উভয়ই দিয়ে থাকে তো আমাকে তখন বিজ্ঞাপনটা রান করতে হবে একজাক্টলি হচ্ছে অলম্যান দিয়ে কারণ হচ্ছে এটা সবাই কিনবে যদি আপনার মনে হয় যে মেয়েদের ধরেন পোশাক আশাক সেক্ষেত্রে ছেলেরাও কিনে টুকটাক কিন্তু খুব একটা কিন্তু অনলাইনে কিনে না কারণ এগুলো মেয়েরাই সব থেকে বেশি করে ওকে তো আমি চাচ্ছি যে আমাদের এই সার্ভিসটা উভয় পক্ষর জন্য তো আমি এটা দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর একটু দেখি আমার সব কিছু ঠিকঠাক আছে কিনা ওকে ঠিক আছে তো এবার ইউএসও হয়ে গেছে ও অল ওমেন দিয়ে দিলাম ওকে অল দিয়ে দিলাম জেন্ডার অল থাকবে ওকে এবার আসি ল্যাঙ্গুয়েজটা আপনি চাইলে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারেন English English English all okay এটা দিয়ে দিতে পারেন তো এবার আসি হচ্ছে ads placement okay ads placement এটা আপনি চাইলে অটোমেটিকলি দিয়ে দিতে পারেন অটোমেটিকলি ওকে আমরা অটোমেটিকলি দিয়ে দিলাম আর চাইলে ম্যানুয়ালি সেট করতে পারেন ওকে এবার আসি হচ্ছে দেখেন optimise for ad delivery okay তো আপনি এই বিজ্ঞাপনের মাধ্যমে কোথায় ট্রাফিককে কনভার্ট করতে চাচ্ছেন বা কোথায় ট্রাফিককে পাঠাতে চাচ্ছেন বা আপনি কি চাচ্ছেন সেটা এখান থেকে আপনাকে বলে দিতে হবে যেমন এখানে আছে ল্যান্ডিং পেজ ভিউ এবং link click daily unique reach impression আরও কিছু আছে নাই তো আমি চাচ্ছি যে ল্যান্ডিং পেজটায় যেন ট্রাফিকগুলো ক্লিক করে ঠিক আছে যদি আমি ল্যান্ডিং পেজটা ক্লিক করি তাহলে ল্যান্ডিং পেজটা ওকে তাহলে ল্যান্ডিং পেজটার ইউআরএল দিতে হবে আমি চাচ্ছি না ল্যান্ডিং পেজটার জন্য আমি চাচ্ছি কি লিঙ্ক ক্লিক মানে আমাদের ওয়েবসাইটে যেন সরাসরি মানুষ চলে যায় তো আমি এখান থেকে লিঙ্ক ক্লিকটাইতে ক্লিক করে দেবে এটা এরকমই থাকবে ওকে তো আপনার যদি প্রয়োজন যদি হয় যে অন্য কোনো কিছুর দরকার যদি ল্যান্ডিং পেজটা তাহলে ল্যান্ডিং পেজটা দিয়ে দিবেন ল্যান্ডিং পেজ ভিউ আর যদি মনে হয় ডেলি রিস্ক করাবেন ইমপ্রেশন করাবেন এগুলো যদি করতে চান তাহলে আপনাকে এগুলো এসে সিলেক্ট করতে হবে যেহেতু অ্যাড ক্যাম্পেইন হচ্ছে এটা ট্রাফিক আপনার ওয়েবসাইটের জন্য সেজন্য আপনি এটা লিঙ্ক ক্লিকটাই বেটার ফলাফল পাবেন ওকে তো আমি এখানে দিয়ে দিলাম এবার আসি নিচের দিকে দেখে শো মোর অপশনে কি কি আছে এখানে কিছু নাই খুব একটা তো আমরা এখান থেকে নেক্সট করব তো ওকে নেক্সট করার পর এখানে আমরা আবার একটা নাম দিয়ে দিতে পারি এখানে আপনার ইচ্ছা মতো নাম দিতে পারেন কিছু যায় আসে না ঠিক আছে তো এখানে আমাদের পেজটা দিয়ে দিব পেজটা ধরেন আমার এখন পেজ আছে হচ্ছে ওকে এটা হচ্ছে আমার ক্লায়েন্টের পেজ ওকে এটা দিয়ে দিলাম পেজটা এখান থেকে brand control at identity okay এটাই থাক তো ওইখান থেকে মেন এখানে দেখেন দুইটা অপশন আছে ক্রিয়েট অ্যাড যদি আপনার নতুন বিজ্ঞাপন রান করতে চান ইমেজ দিয়ে বা ভিডিও দিয়ে সেটা আপনার ফেসবুক পেজের ভিতরে থাকবে না এরকম যদি চান তাহলে আপনাকে মানে ক্রিয়েটে অ্যাড এখানে ক্লিক করতে হবে আর যদি আপনার কোনো পোস্ট করা থাকে পেজের ভিতরে সেটা যদি চান সেটা এখান থেকে করতে হবে ওকে তো আমার যেহেতু এখানে দেখেন ম্যানুয়ালি আপলোড ক্যাটালগ আছে ঠিক আছে আবার নিচের দিকে যদি দেখি format single image video carousel তারপরে কালেকশন এবার এখানে আমি দুইটা জিনিসের কথা বলি এখানে যদি আপনার কোনো সিঙ্গেল সিঙ্গেল পোস্ট থাকে ধরেন একটা ভিডিও এবং একটা ইমেজ আছে জাস্ট একটা যে কোনো একটা দুইটার একটা হয় ইমেজ অথবা ভিডিও যদি আপনার একটা থাকে যে কোনো একটা থাকে তাহলে আপনি উপরেরটাই এইটা সিলেক্ট করতে হবে ওকে ম্যানুয়ালি আর যদি আপনার মনে হয় যে আমার একটা পোস্টের ভিতরে অনেকগুলো ফটো আছে যেমন আমরা বিভিন্ন সময় আমাদের ফেসবুকে গেলে দেখতে পাই যে দারাজে অথবা আলি এক্সপ্রেসে এগুলোতে অনেকগুলো বিজ্ঞাপন আসে যেমন চেয়ার টেবিল কম্পিউটার মোবাইল আরও অনেক অ্যাক্সেসরিজ জিনিসগুলো কিন্তু ওইখানে দিয়ে থাকে তো ওইরকম যদি ক্লোজাল অ্যাড অ্যাডগুলো রান করতে চান তাহলে আপনাকে এটা সিলেক্ট করতে হবে অনেকগুলো আইটেম অ্যাড করার জন্য আর যদি মনে করেন কালেকশন কালেকশন জিনিসটা আমি যদি বলি আপনার ফেসবুকের ভিতরে যদি সবগুলো থাকে আপনি ফেসবুক থেকে কালেকশন করতে পারবেন আপনার ছবি ইমেজ ফটো সেম একই তো আমি চাচ্ছি যে এটা সিঙ্গেলই হোক আর এটা আমি চাচ্ছি ম্যানুয়ালি করতে ওকে আর যদি চান যে আপনি সরাসরি ফেসবুক থেকে করবেন তাহলে করতে পারবেন যেমন এখানে আসি আমরা use the existing post okay দিয়ে দিলাম এখান থেকে আমার একটা পোস্ট ইয়া করি ধরেন এই একটা ভিডিও আমি এখান থেকে কন্টিনিউ করে দিলাম ওকে এখানে দেখেন কিছু কিছু জায়গায় এটা শো করতেছে না ওকে শো করতেছে না ওকে এটা আমি ফিডব্যাক দিয়ে দিব ওকে ব্যাপার না তো ওকে তো এটা হয়ে গেল মোটামুটি এখানে তো আমি চাচ্ছি না এরকমভাবে কোনো কিছু দিতে তো আমি এটা চেঞ্জ করে দেই ওকে এই পোস্ট ধরনের আমি পোস্ট চাচ্ছি না তো আমি চাচ্ছি যে আমি একটা নতুনে তৈরি করবো ওকে এভাবে আপনি সিলেক্ট করতে পারবেন তো আমি এখানে ক্লিক করি ক্লিক করার পর আমি ধরেন আমার বাইরের ওয়েবসাইট হতে পারে আমি এখানে ম্যানুয়ালি ক্লোজাল ওকে এখানে দেখেন নিচের দিকে লেখা আছে ভিডিও অ্যাড মিডিয়া হ্যাঁ আমরা এখান থেকে একটা ইমেজ নিয়ে আসবো বাইর থেকে ধরেন আমি একটা ইমেজ নিয়ে আসি আমার বাইরের ওয়েবসাইটে চলে যাই ধরেন আলি এক্সপ্রেস এটা একটা এক্সাম্পল দিয়ে দিই বা অ্যামাজন এখানে এটা ধরেন আপনার একটা ক্লায়েন্টের এক্সাম্পল আপনার একটা ক্লায়েন্টের এটা হচ্ছে ওয়েবসাইট তো আমরা যে কোনো একটা প্রোডাক্ট নিব এখান থেকে আমার কথা কি বুঝতে কারো প্রবলেম হচ্ছে বা বুঝতে পারতেছেন না হ্যালো বুঝতে ওকে আলেক্স কি এখন অ্যালাউ তো করলাম ওকে আমি কি নিয়ে কাজ করতে পারি ধরেন একটা ঘড়ি নিয়ে কাজ করি বা ঘড়ি একটা প্রোডাক্ট নিয়ে আমি উইকলি ডেলস ওকে আসে না কেন আবার সমস্যা কি ওকে আমি তাহলে বিডি শপে চলে যাই বিডি শপ বাংলাদেশের বাটপার বড় বাটপার এখন এগারো টাকায় প্রোডাক্ট দেয় ঠিক আছে পরে যায় দেখা কিছুই নাই কিছুই দেয় না <laughs> কল শেষ হয়ে গেছে ওকে যাই হোক এটা হচ্ছে তাদের মার্কেটিং অ্যাওয়ারনেস ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়ায় আর কি কিন্তু অবশ্য ওদের প্রোডাক্টগুলো অনেক হেভি থাকে কিন্তু ওরা মার্কেটিং যেভাবে করতেছে এটা সঠিকভাবে মার্কেটিং করতেছে না এটা আসলে সম্পূর্ণ অবৈধভাবে মার্কেটিং করতেছে মানুষজনকে শুধু মিথ্যা আশ্বাস দিয়ে এখানে এসে তাদের প্রোডাক্টগুলো দেখায় ওয়েবসাইটগুলো দেখায় তো ধরেন আমি ধরেন এই একটা ইয়েতে যাব ধরেন এটা মেবি ওকে বয়া অরিজিনাল বয়া অ্যাম মাইক্রোফোন এটার আমরা যাই ধরেন এটা হচ্ছে আপনার একটা ছবি হ্যাঁ আমি এই ছবিটা ডাউনলোড করে ফেলি সেভ ওকে এটা হচ্ছে আমি করে ফেললাম এবং আমি এটা হচ্ছে আমার ধরেন ইউআরএল ওকে আমি যেটা করব এখানে প্রথমে ইউআরএলটা কপি করি কপি করে আমাদের অ্যাডে চলে আসব এখানে আমি প্রথমে আমার ইমেজটা আপলোড করব ওকে এখানে অ্যাড ইমেজ এখানে ক্লিক করব যেহেতু বাইট থেকে ইমেজটা নিয়ে আসতেছি তো আমি ইমেজটা নিলাম বয়া এখানে আপলোড করি ওকে নেক্সট করব এটার একটা সাইজ আছে দেখেন সাইজে মোটামুটি কত কত জায়গায় পড়তেছে কত কত জায়গায় পড়তেছে না ওকে সমস্যা নাই আমরা সাইজ রিসাইজ করে নিব এটা আপাতত এরকমই থাক ডান করি ওকে মিডিয়া অ্যাডজাস্ট হয়ে গেছে ওকে এটা হচ্ছে বয়া এখানে আমরা এটা দিলাম এখানে একটা কাজ করি ওকে আমরা এবার কিছু একটা লেখি হ্যাঁ এখানে আমরা হেডলাইন অথবা ডেসক্রিপশন বা প্রাইমারি টেক্স প্রাইমারি টেক্সটা কোথায় বসে এটা দেখলে আপনারা বুঝতে পারবেন ধরেন আমার এটা হচ্ছে প্রাইমারি টেক্স হচ্ছে এটা ধরেন এটা একটা টাইটেল আমি টাইটেলটা এখানে দিয়ে দিই প্রাইমারি টেক্সে উপরে আসবে দেখবেন উপরে আসবে এটা উপরে হ্যাঁ তো এটা দিয়ে দিলাম তারপরে আরও কিছু চাইলে অ্যাড করতে পারবেন যেমন এখানে সার্ভিস ক্যাটাগরি বা এখানে কি কি হবে মান্থলি ওয়ারেন্টি কত দিন এটা হচ্ছে সার্ভিস তো এটা আপনি চাইলে ডিসক্রিপশনে দিতে পারেন সমস্যা নাই ওই ওইখানে দিলেও একই জায়গায় চলে আসবে ঠিক আছে প্রাইমারি টেক্স আর ডিসক্রিপশনে একই জায়গায় চলে আসবে ওকে এক সেকেন্ড এখানে আসতেছে না ওকে আমাদের তাহলে ডিসক্রিপশন দরকার নাই আমরা জাস্ট ইয়া করে দিই ডেসক্রিপশনের দরকার নাই আমরা প্রাইমারি টেক্সে দিলে হয়ে যাবে ওকে এটা দিয়ে দিলাম এখানে শো করবে প্রথম উপরে আর নিচের দিকে দেখেন লেখা আছে এটাতে যদি আমরা নিচের দিকে আসি একটু নিচের দিকে এখানে দেখেন একটা লেখা আছে হ্যাঁ এটা কোথা থেকে আসছে এটা আসছে হচ্ছে ধরেন একটা বাটনটা আগে বাটনটা সেট করি তারপরে ওইটা সেট করতেছে ওকে এখানে দেখেন লার্ন মোড আছে আপনার যদি মনে হয় যে এটা লার্ন মোড দিবেন বাটন তাহলে লার্ন মোড দিতে পারেন অথবা যদি অর্ডার নাও দিতে চান তাহলে অর্ডার নাও লিঙ্ক দিয়ে দিবেন অর্ডার নাও তাহলে এই পেজে চলে আসবে শপ নাও দিলে শপ নাও দিতে পারেন সাইন আপ দিতে পারেন আরও অনেক কিছু যেহেতু এটা আপনার উদ্দেশ্য হচ্ছে আপনার ওয়েবসাইটে মানুষজনকে নিয়ে আসা তাহলে আপনি এটা লানমোড়ে ইউজ করতে পারেন লানমোড় এখানে বাটনটা দেওয়ার পর আমরা নিচের দিকে দেখব একটা ইউআরএল দেওয়ার একটা অপশন আছে এই ইউআরএলটা আমরা এই ইউআরএলটা আমরা দিয়ে দিব এখানে হ্যাঁ এটা প্রোডাক্ট ইউআরএলটা এখানে দিয়ে দিই ওকে দেখি বসছে কিনা হ্যাঁ মেবি চলে আসবে ওকে দেখেন বিডি শপ এখানে উপরে লেখা আছে তো এবার আসি এখানে কি লেখা আছে বেস্ট মাইক্রোফোন ওকে এটা হচ্ছে অরিজিনাল বয়া মাইক্রোফোন ওকে এটা আমরা দেখি কোথায় সেট করা যায় ডেসক্রিপশন হেডলাইন দেখি হেডলাইনে কি দেওয়া যায় এটা দিয়ে দেখি নিচের দিকে আসে কিনা এই যে দেখেন এখানে চলে আসছে অরিজিনাল বয়া অ্যাম অন মাইক্রোফোন হ্যাঁ এখানে দিতে পারেন <laughs> কেউ কেউ আছে করে কি এখানে লিখে দেয় ফ্রি তো ফ্রি দেখলে মানুষ এটা ক্লিকটা বেশি করে তো ফ্রি অরগ্যান অরিজিনাল বয়া অ্যাম মাইক্রোফোন দেখেন নিচের দিকে চলে আসছে এখন যদি কেউ দেখে কথাটা ফ্রি লেখা তাহলে তো মানুষ সরাসরি ক্লিক করবে যায় দেখবে কত যায় দেখবে আটশো পঞ্চাশ টাকা তো ঝামেলা হয়ে গেল অনেক জায়গা আছে এরকম অফার দিয়ে থাকে তো আপনি এখানে বেস্ট প্রাইস দিতে পারেন ফ্রির থেকে বেটার হবে এই যে উপরের দিকে দেখেন হেডলাইনের জায়গায় আপনি দিয়ে দিতেন best price okay best price okay best price এটা দিয়ে দিলাম ওকে হ্যাঁ, তো আমরা এখানে দিয়ে দিলাম বেস্ট প্রাইস অরিজিনাল বয়া অ্যাম মাইক্রোফোন অথবা আমরা লিখতে পারি যে ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট বা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এটা আমরা দিতেছি হ্যাঁ এটা আমরা কিন্তু দেখেন আমাদের ইউআরএলটা কি আমরা কিন্তু ইউআরএলটা পিভিউ দেখতে পারি দেখেন কোথায় চলে আসে আমরা পিভিউ দেখতে পারি দেখেন বয়াতে কিন্তু চলে আসে আমরা কিন্তু এই পেজের ভিতরে কিন্তু আমাদের ট্রাফিক চালাতে পারি হ্যাঁ তো দেখেন আমরা এখানে ক্লিক করলে কিন্তু চলে আসলাম আর কিছু দেওয়ার দরকার নাই আপনি এইটুকুই অ্যানাফ তো ল্যাঙ্গুয়েজটাও দরকার নাই এখানে ট্র্যাকিং এবার আসি হচ্ছে এখানে কিছু জিনিস আছে এগুলো হলে পিকজেল সেট আপ ট্র্যাকিং আপনি চাইলে ধরেন আপনার একটা লোকের কাছে বিজ্ঞাপনটা শো করছে আমরা পিক্সেল সেট আপ এরপরের ক্লাসে দেখব এটার কাজটা কি ধরেন আমি যদি আপনাদেরকে বলি আমার একটা ওয়েবসাইটের ভিতরে কতজন মানুষ আসছে এই প্রোডাক্টটা দেখার জন্য বা ক্লিক করছে আমাদের বিজ্ঞাপনের ভিতরে সেটা আমরা এই পিকজেলের ভিতরে দেখতে পারবো এবং যদি চাই যে ধরেন আমার মানুষের কাছে টোটাল দশ হাজার মানুষের কাছে আমার বিজ্ঞাপনটা শো করছে সেখান থেকে আমার অ্যাডের এখানে ধরেন দশ সেকেন্ড বা বিশ সেকেন্ড বা এক মিনিট আমাদের প্রোডাক্টগুলো পড়ছে বা ডেসক্রিপশনে ডেসক্রিপশনে এখানে তাকায় আসিল বা আমাদের লিঙ্কে ক্লিক করছে প্রোডাক্টগুলো দেখছে আর কি দেখে এখানে সময় স্পেন্ড করছে তাহলে মনে করবেন যে ওইগুলো হচ্ছে রিয়েল কাস্টমার ওইগুলো তাদের এই বয়া এমন মাইক্রোফোনটা তাদের দরকার তো তারাই কিন্তু ওইখানে সময় স্পেন্ড করছে তাই না তো এখানে পিক্সেলের মাধ্যমে কি করা হয় ওই মানুষগুলোকে একজাক্টলি টার্গেট করা হয় যে অমুক অমুক মানে মানুষগুলো এখানে আসছিল তোমার এখানে সময় স্পেন্ড করছে আমরা যখন পরবর্তীতে কোনো বিজ্ঞাপন রান করব তাহলে আমরা বলতে পারি রিটার্গেটিং করতে পারবো ওই মানুষগুলোকে যারা আমাদের সেখানে সময় স্পেন্ড করছে তাদের সামনে আবার আমরা বিজ্ঞাপনগুলো কি শো করাইতে পারবো সেক্ষেত্রে আমাদের যে মানুষগুলো সময় মানে আমাদের পেজটা বাউন্স করে চলে গেছে তাদের কাছে আমরা কি আমাদের বিজ্ঞাপনটা শো করাবো না আর মোটামুটি যাদের যারা এখানে আমাদের সময় স্পেন্ড করছে আমরা চাচ্ছি যে তাদের কাছে কমসে কম দিনে দুই তিনবার করে এই বিজ্ঞাপনটা যেন অটোমেটিকলি শো করে সামনে চলে আসে তাহলে কিন্তু প্রোডাক্টটা কেনার একটা সম্ভাবনা কিন্তু বেশি থাকে এগুলো পিক্সেল সেটআপের মাধ্যমে আপনারা দেখতে পারবেন হ্যাঁ তো আমাদের দেখেন এখানে মোটামুটি আমাদের একটা কাজ হয়ে গেছে হ্যাঁ আমরা এখান থেকে আইসা যেটা করো পাবলিকে ক্লিক করলেই কিন্তু ওকে আমরা পাবলিকে ক্লিক করি ওকে যদিও পিকজেল সেট আপের কিন্তু প্রচুর কাজ পাওয়া যায় ওকে তো আমরা সরাসরি আমাদের অ্যাডে চলে আসি ধরেন এখানে আমার এই অ্যাডটা বন্ধ করে দিই এবার যদি কারো কোনো জায়গায় প্রবলেম থাকে সেটা আমাকে বলতে পারেন যে আমরা এই জায়গায় বুঝি নাই বা তাহলে সমাধান করা যাবে কারো কোনো জায়গায় প্রবলেম আছে